গুড মোদিকিয়ার আজাদি মর্নিং বন্ধুরা আজকে আমি যে ডেমোটা শুরু করতে চলেছি সেটা হলো মাল্টি ইন মাল্টিপারপাস মোদিকিয়ারে তো এবার আমি যাব আমার বাড়িতেই ডেমোটা হচ্ছে কারণ বাড়িতে আমার চিমনির লোক এসছে অলরেডি সে কেরোসিন তেল নিয়ে এসেছিলো আমি তাকে বলেছি যে আমাদের প্রোডাক্টটা দিয়ে কাজ করানোর জন্য এবং ভিডিওটাও হবে তো বন্ধুরা আসা যাক চলে আসুন ইন্ট্রোডিউস করে দিই উনি হচ্ছেন গিয়ে কোম্পানির লোক তো উনি এসছেন মাল্টি পারপাসটা দিচ্ছেন দেখুন এখানে হলুদ হয়েছিল টাইলসের মধ্যে করছেন বন্ধুরা দেখছেন কেমন চকচক করছে ক্যামেরা বলবেন ফোকাস করতে কতটা চকচক করছে দেখুন তো উনি কোম্পানির লোক উনি চিমনিও পরিষ্কার করছেন এবং চিমনির এই পার্টগুলো পরিষ্কার করেছেন এগুলো করা হয়ে গেছে মোটামুটি তো এবার উনি ওখানে দিচ্ছেন চিমনির পার্টে এসে দেখবেন কেমন পরিষ্কার হচ্ছে একটু বলবেন ক্যামেরা হ্যাঁ এগুলো বন্ধুরা দেখ এই প্রোডাক্টে খুবই ভালো পরিষ্কার হচ্ছে কারণ অন্য তুলনায় কেসিং দিলে করলে এত পরিষ্কার ভালো পরিষ্কার হবে না আচ্ছা দেখুন পরিষ্কার সঙ্গে মজাদার মধ্যে চলে এসছে একদম দেখুন পরিষ্কার হয়ে গেছে চকচক করছে মানে মনে হচ্ছে মার্কেট থেকে কিনে আনা হ্যাঁ নতুন মার্কেট থেকে কিনে আনা তো বোতলটা একটুখানি বন্ধুদেরকে দেখাবো মাল্টি ইন মাল্টি এই যে দেখুন বন্ধুরা এইটা multi in one multi purpose এটা হচ্ছে গিয়ে মোদি কেয়ারের প্রোডাক্ট এখানে সমস্ত কিছু দেওয়া আছে কি কোথায় কোথায় আপনি ইউজ করতে পারবেন কাঁচের টেবিল বলুন mobile phone screen A to Z সমস্ত জায়গায় ইউজ করতে পারবেন কোথায় কোথায় ইউজ করতে পারবেন এটা এই প্রোডাক্টটা এটা মোবাইলের স্ক্রিনের ওপর ল্যাপটপের স্ক্রিনের ওপর টিভি স্ক্রিনের ওপর টাইলসের ওপর আপনার বন্ধুরা এমনিও দেখলেন টাইলসের ওপর চিমনি পরিষ্কার করতে এ টু জেড আপনার জুতোর পলিশ করতে হবে তার জন্য আপনি ইউজ করতে পারেন সমস্ত জায়গায় ইউজ করতে পারেন ইভেন আপনি ইন্ডাকশান কুকার বলুন বা আপনি ফ্রিজ বলুন হ্যাঁ ফ্রিজের মধ্যে অনেকে লেবু টেবু দিয়ে পরিষ্কার করেন মাছের বন্ধ বন্ধ হয়ে যায় তো এইখানেও আপনি স্প্রে করে দিতে পারেন স্প্রে করে দিয়ে পর ওটাও ইউজ করতে পারবেন প্লাস ফ্রিজের বাইরেটাও ইউজ করতে পারবেন হ্যাঁ সমস্ত কিছু ইভেন ইভেন আপনি আপনি যদি কাঠের মধ্যে কাঠের মধ্যে দেন এই কাঠের মধ্যে দেন আপনি বলবো ক্যামেরাম্যান যদি এগিয়ে আসতে কাঠের মধ্যে দেন কাঠের মধ্যে এটা স্প্রে করলে পরে কাঠটা পুরো পলিশের মতন হয়ে যাবে যেন মনে হবে যে আমরা কাঠ পলিশ করে এসেছি হুম তো আমি এটা করতে পারি কিন্তু এই যেহেতু চিমনিতে কাজ হচ্ছে তো আমি এখন চিমনির দিকে ফিরে যাব এবং ভদ্রলোককে এটা দিয়ে দেবো কারণ উনি ওটা পরিষ্কার করছে উনি অলরেডি কেরোসিন তেল নিয়ে এসেছিলেন কিন্তু আমি ওনাকে কেরোসিন তেল ইউজ করতে দিইনি আমি ওনাকে বলেছি জাস্ট আমাদের মোদি কেয়ারের মাইটি ইন ওয়ান এটা মাল্টিপারপাস যেটা আছে এটা দিয়ে ইউজ করতে এবং উনি নিজেও বলছেন যে আমি ইউজ করেছি এবং প্রত্যেকটা বাড়িতেও আমি যাই বিভিন্ন জায়গায় আমি কেরোসিন তেল দিয়ে ইউজ করি কিন্তু কেরোসিন তেলেতে কিন্তু অতটা পরিষ্কার হয় না যতটা হচ্ছে কি এটাতে পরিষ্কার হচ্ছে রাইট রাইট সুনীলবাবু থ্যাংক ইউ এবার দেখুন মাল্টি মাল্টি পারপাস দিয়ে ঘুরছেন পুরো মাল্টি ইন ওয়ানটা দিয়ে এবং উনি নিচের তলাতে পরিষ্কার করেছেন দেখুন বন্ধুরা চকচক করছে চকচক করছে করা যায় পুরো করছে আচ্ছা তোমার ওদের কেউ নেই ময়দা কিচ্ছু নেই বন্ধুরা দেবো সব ময়লা উঠেছে সব ময়দা উঠে এসছে পরিষ্কার আচ্ছা আর কোথাও কোথায় পরিষ্কার করা যাবে তাও চিমনি ছাড়াও মানে এটা চিমনির এই এগুলো আপনি পরিষ্কার করেছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই মাল্টি মাল্টিপারপাস দিয়ে হ্যাঁ। আপনি বুঝতে পারছেন মানে আপনি তো আদার্স অনেক কাস্টমারের বাড়িতেই কাজ করেন তো আপনি কি দিয়ে করেন সাধারণত ক্রিসপিন তেল দিয়ে করি কিন্তু আচ্ছা। এই প্রোডাক্টটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার হচ্ছে কোনো আর অসুবিধা নেই তাড়াতাড়ি পরিষ্কার হয় এবং আচ্ছা ভালো পরিষ্কার তাড়াতাড়ি হয় আচ্ছা সুনীলবাবু নিজেও খুব খুশি মানে এই আমাদের মোদি কেয়ারের মাইটি ইন ওয়ান এই প্রোডাক্টটা দিয়ে কাজ করে উনি নিজেও খুব খুশি এবং উনি নিজেও বলছেন যে আমি বিভিন্ন কেমিক্যাল দিয়ে কাজ করি কিন্তু এতটা পরিষ্কার হয় না বাজারের প্রচলিত যেসব ভেজাল মালগুলো আছে সেগুলোকে দিয়ে পরিষ্কার করেন কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করেন কিন্তু তাতে কোনো কাজ হয় না তেমন তবে এইটা দিয়ে কাজ করার পর উনি নিজেও খুব খুশি কারণ উনি নিজেই চিমনির লোক সে কোম্পানির লোক এবং আমি ওনাকে দিয়ে স্পেশাল রিকোয়েস্টে ওনাকে দিয়ে এটাকে করা করালাম তো এবার ফিরে যাচ্ছি আমি আমার ইয়েতে এবং এটাই বলতে পারি কি যে আপনারা সবাই দেখলেন সব কিছু এছাড়াও আমি বলতে পারি এটা আর কোথায় কোথায় ইউজ করা যায় আপনি গ্লাসের ওপর এটা ইউজ করতে পারবেন গ্লাস মোছার জন্য আপনি মোবাইলের স্ক্রিনের ওপর ইউজ করতে পারবেন ল্যাপটপের স্ক্রিন ইউজ করতে পারবেন টিভির স্ক্রিনেতে ইউজ করতে পারবেন ইভেন আপনি ফ্রিজের ভেতরে বা ফ্রিজের বাইরে ইউজ করতে পারবেন আপনি কাঠে ইউজ করতে পারবেন কাঠ কাঠে ইউজ করলে পর কী হবে কাঠের আলমারি বা স্টিলের আলমারিতেও ইউজ করতে পারেন ইভেন আপনি জুতো পালিশ করার জন্য ইউজ করতে পারবেন এসি মোছার জন্য এটা ইউজ করতে পারেন মানে এটা মাল্টিপারপাস কাজে ইউজ করা হয় এবং এটা মোদিকারের খুব বেটার একটা প্রোডাক্ট বার হয়েছে যেটাতে যেটা আপনার মানে সমস্ত কিছুতে আপনি এটা ইউজ করতে পারবেন আর এছাড়াও আপনি এটা এই যে কাঠের দরজায় ইউ কাঠেতে যদি আপনি ইউজ করেন কাঠেতেও যদি ইউজ করেন তাহলে মনে হবে যে কাঠে কাঠ আপনি পালিশ করে নিয়ে এসছেন ঠিক আছে তো আমার ডেসক্রিপশন বক্সে নিচের দিকে আমার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আমার এই প্রোডাক্টটার ওপর যাবতীয় যা তথ্য আছে সমস্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং লাইক এবং কমেন্ট করতে কখনোই ভুলবেন না বন্ধুরা এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিও ইউটিউব ভিডিওটি এবং কমেন্টের সাথে বলবেন যেহেতু আমি ইউটিউব ভিডিও প্রথমবার করছি আমি পাস্ট এক্সপিরিয়েন্স আমার নেই এক বছর দু বছরের আমি রিসেন্ট কিছু কয়েকটা ভিডিও লঞ্চ করেছি তো আমার কিছু ভুল হতেও পারে তো আপনারা সেটা মার্জনা করে আমাকে কমেন্ট করবেন যাতে আগামী দিনের বাকি ভিডিওগুলো করতে আমার সুবিধা হয় তো লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি যে যদি আপনারা মোদি কেয়ারে জয়েন করেন মানে আমাদের কোম্পানিতে জয়েন করেন সিস্টেমে আসেন তাহলে আপনাদেরকে এটা আরও একটু কমেতে অ্যাভেল করে দেওয়া যায় হ্যাঁ এবং এই জন্য এই বলে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আর এছাড়াও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দিয়ে দেবো ও ওখান থেকে আপনি পেয়ে যাবেন আর ভিডিওটা বড় করছি না কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ